হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব অ্যাবভ ইলাস্ট্রেটর কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে ইনস্টল করে এটাকে ক্র্যাক করে কিভাবে unlimited time life time use করা যায় সেটা দেখব তার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল টপিকে ফিরে যাচ্ছি আমরা অ্যাবোভ ইলাস্ট্রেটর ইনস্টল করব তার আগে আমাদের নিজস্ব পিসি থেকে আমরা ডাউনলোড করতে পারি সেক্ষেত্রে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার অ্যাবোভ ইলাস্ট্রেটরের ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এখান থেকেও আমি একটা লিঙ্ক দিব এখান থেকে আপনারা one point eight six GB download illustrator এবং ইলাস্ট্রেটর সিএস সিক্স এটা আমরা ইনস্টল করব ডাউনলোড করে ডাউনলোড হওয়ার পর এটা মূলত জিপ ফাইল নামবে আপনাদের পেজেতে যদি জিপ ফাইল নামে সেটাকে আনজিপ করব শুরুতে আনজিপ করার জন্য আমরা সিলেক্ট করব ফাইলটা সিলেক্ট করব এটা আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা স্ট্রাক ফাইল কারো কারো পিসিতে স্ট্রাক অল লেখা থাকবে সেটা মধ্যে ক্লিক করে আমরা স্ট্রাক আনজিপ করব আমরা স্ট্রাক ফাইল দিব স্ট্রাক ফাইল দেওয়ার পর আমরা এটাকে আনজিপ করব দেখুন আমার ফাইলটা আনজিপ হয়ে গেছে এখন আনজিপ হওয়ার পর আমরা এটার ভিতরে ঢুকবো ডাবল ক্লিক করে ফাইলের ভিতরে ঢুকবো এটাকে আমরা আনজিপ করব আনজিপ করার জন্য একটু ওয়েট করতে হবে আমরা ওয়েট করি আমাদের নাইন একুশ পার্সেন্ট আনজিপ হয়ে গেছে আমরা একটু ওয়েট করব পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট আমরা একটু ওয়েট করবো আনজিপ করার পর আমরা ফাইল ওপেন করে আমরা ইনস্টল করব নিরানব্বই পার্সেন্ট আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে দেখুন আনজিপ হওয়ার পর এরকম আনজিপ হয়ে যাবে দেখুন আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে এখন আমরা এই ফাইলের ভিতরে ঢুকবো ফাইলের ভিতরে ঢোকার জন্য আমরা ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ডাউনলোড ফাইলের ভিতরে ঢুকবো এখানে আমাদের ক্র্যাক ফাইল আছে বত্রিশ বিট চৌষট্টি বিট আমরা আগে সফটওয়্যারটা ইনস্টল করব তারপর আমরা দেখব কিভাবে সফটওয়্যারটা ক্র্যাক করতে হয় এখান থেকে আমরা সেট যাব কারো কারো সেট যদি প্রবলেম হয় যদি অ্যানাদার এরকম একটা লোকেশন দেখুন এরকম একটা মেসেজ আসতে পারে launch launch path is too long please run the installer from the same other location যদি এরকম কারো পিসিতে এরকম শো করে তাহলে আমরা এগুলো একটা কপি করে কপি করে অথবা কাট করে আমরা দুই ফোল্ডার পিছনে নিয়ে যাব দুই ফোল্ডার পিছনে নিয়ে যাব এখন আমরা এখান থেকে সেট আপ করবো দেখুন আমার ইনস্টল হচ্ছে we have encountered the following issue আমরা ইগনোর করব ইনস্টল করার জন্য একটু সময় লাগবে আমরা ওয়েট করব ইনস্টল হওয়ার জন্য কারো কারো পিসিতে অনেক সময় লাগতে পারে আমরা ইনস্টল না হওয়া পর্যন্ত আমরা ফাইলটা ক্লোজ করব না প্রায় ইনস্টল হয়ে গেছে এখন আমরা I one two above an, six for limited time আমরা ট্রাইভার্সনে দেব অথবা ইনস্টল করব আমরা ইনস্টল করব আমরা এটাকে অ্যাকসেপ্ট করব যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে আমাদের একটা সিরিয়াল কোড চাবে আমরা এখান থেকে ব্যাগে যাব আমরা ট্রাই ভার্সনে যাব অ্যাকসেপ্ট আমরা অবশ্যই ইনস্টল করার আগে আমরা আমাদের নেট পিসিস যে নেট এটা অফ করে দেব যদি আমরা ট্রাই ভার্সনে দেই তাহলে আমাদের অবশ্যই এটা সাইন ইন করতে বলবে আমরা সব সময় আমরা নেটটা অফ করে তারপরে আমরা এটা ইনস্টল করব দেখুন অ্যাবভ ইলাস্ট্রেটর সিক্স এটা আমাদের পিসিতে যে চৌষট্টি বিট আছে অথবা বত্রিশ বিট যার পিসিতে যে বিট থাকে আমরা ওই বিট অনুসারে আমরা দিব যেহেতু আমার পিসিতে চৌষট্টি বিট আমরা চৌষট্টি বিটটা সিলেকশন করে দিব আমরা ইনস্টল করব এখন এস ইনস্টল করার জন্য একটু সময় লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট হলে আমাদের ইনস্টল হয়ে যাবে আমরা একটু ওয়েট করব এটা ইনস্টল করতে অবশ্যই কারো কারো পিসিতে ওয়ান আওয়ার্স দেখাবে অথবা হাফ এন আওয়ার্স দেখাবে যেহেতু দেখুন আমার পিসিতে উনচল্লিশ মিনিট টাইমিংটা বাড়তেছে টু পার্সেন্ট কমপ্লিট এটা হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হবে তখন আমরা এটা ছেড়ে দেব একটু ওয়েট করবো আমরা চব্বিশ পার্সেন্ট কমপ্লিট টাইমিংটা আমাদের দশ মিনিট দেখাচ্ছে আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট একচল্লিশ পার্সেন্ট কমপ্লিট আরো দশ মিনিট সময় চাচ্ছেন দেখুন একটু সময় লাগবে আমরা ওয়েট করব আমাদের ইনস্টল হওয়ার পর সাকসেসফুল হওয়ার পর আমরা ইলাস্ট্রেটরটা লাইফ টাইম ইউজ করার জন্য আমরা এটাকে ট্র্যাক করব সে পর্যন্ত আমরা ওয়েট করব এদের একাশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর উনিশ পার্সেন্ট কমপ্লিট হলেই আমাদের ইনস্টলটা সাকসেসফুল হবে আর দুই মিনিট ওয়েট করতে হবে দেখুন সাতাশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করব হ্যাঁ, নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে আমাদের ইনস্টলটা সাকসেসফুল হবে ইনস্টলেশন কমপ্লিট আমাদের সাকসেসফুল ভাবেই ইনস্টল হয়ে গেছে আমরা ক্লোজ করে দেব এখন আমরা এই ফাইলটাকে ওপেন করব ওপেন করার জন্য আমরা মেনুবার থেকে কম্পিউটারে এখান থেকে আমরা চৌষট্টি বিটে যাব অ্যাডোব এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখুন ফাইলটা ওপেন হবে আমরা এই ফাইলটাকে ইনস্টল হওয়ার পর আমরা ট্র্যাক করব আনলিমিটেড লাইফ টাইম ইউজ করার জন্য আমরা একটু ওয়েট করি দেখুন এখানে সাইন ইন চাচ্ছে আমরা এটাকে ক্রাক করব ক্রাক করার জন্য আমরা যেখানে আমরা আমাদের ফাইলটা রেখেছি আমরা সেখানে যাব এখান থেকে আমাদের পিসিতে এখানে চৌষট্টি বিট ট্র্যাক ফাইল আছে চৌষট্টি বিট এবং বত্রিশ বিট আমরা দেখব আমাদের পিসিতে আমাদের পিসিটা কত বিট আমরা তার জন্য মাই পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে আমরা দেখব আমাদের পিসিটা কত বিট দেখুন আমার পিসিতে সিস্টেম টাইপ চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম আমরা ক্লোজ করে দেব এখন আমরা এখান থেকে আমাদের যে ট্র্যাক ফাইলটা আছে চৌষট্টি বিট আমরা এটাকে ভিতরে যাব এটার ভিতর থেকে আমরা উপরে যে এই ফাইলটা আমরা মাউসের লেফট রাইট বাটন ধরে এটাকে কপি করব কপি করার পর আমরা অপশন থেকে আমরা অ্যাডোব ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফাইল লোকেশনে চলে যাব ফাইল লোকেশনে যাওয়ার জন্য ওপেন ফাইল লোকেশন আমরা ওপেন ফাইল লোকেশনে যাব ফাইল লোকেশন থেকে দেখুন আমাদের ফাইলটা কোন জায়গায় আছে সেটা শু করবে এখান থেকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর চৌষট্টি বিট এখানে আমরা আবার মাউসের লাইট রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে যাব এখানে যাওয়ার পর আমরা যে ফাইলটা কপি করেছি ক্রাড চৌষট্টি বিট সেটাকে আমরা কপি করব আমরা রিপ্লেস দিয়ে দেব replace the file in the destination আমরা কন্টিনিউ দিয়ে দেব দেখুন ফাইলটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ক্র্যাক ফাইল এখন যদি আমরা এটাকে ওপেন করি দেখুন মাউসের ডাবল ক্লিক করে এটাকে আমরা ওপেন করব একটু ওয়েট করি দেখুন আমাদের ফাইলটা ওপেন হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস সিক্স আমরা কিছুক্ষণ ওয়েট করব ফাইলটা ওপেন হওয়ার জন্য আমরা মূলত এভাবে ডাউনলোড করে আমরা ট্র্যাক করে আনলিমিটেড লাইফ টাইম ইউজ করতে পারি একটু ওয়েট করব ফাইলটা ওপেন হতে একটু সময় নিচ্ছে আপডেটিং ফর ম্যানো দেখুন এখানে eighty percent hundred percent complete হলে আমাদের ফাইলটা ওপেন হবে যেহেতু আমরা কাক করেছি দেখুন আমাদের অ্যাডোপ ইলাস্ট্রেটর এখানে শুরু করেছে আমার ভিডিও কমেন্ট বক্সে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা এটার ডাইভলিং দেওয়া থাকবে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ